الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দুই দিন ব্যাপী তফসিরুল কোরআনের মাহফিল উত্তর নাগাইশ জামে মসজিদ সংলগ্ন নাগাইশ গ্রামে ভাগ আছে কয়েকটা না উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম অনেক বড় গ্রাম উত্তর নাগাইশ জামে মসজিদ সংলগ্ন আজকে দ্বিতীয় রজনীতে কথা বলেছেন হজরত মৌলানা মুশতাক ফয়েজি বাদ মাগরিব কথা বলেছেন পীর সাহেব নাগাইশ দরবার কথা বলেছেন আমার আগদি আল্লামা ডক্টর হেফজুর রহমান প্রিন্সিপাল হাজিগঞ্জ কামিল মাদ্রাসা চাঁদপুর চমৎকার কথা বলেছেন আমি শুনছিলাম বিশ্বনবীর সুন্না নিয়ে আমাদের দেশে ঠেলাঠেলি আছে না নাই কে উপরে বাঁধবে কে নিচে বাঁধবে হুজুর খুব চমৎকার করে বলেছেন যে আমাদের সহনশীলতা দরকার সবগুলোই বিশ্বনবীর আমল এই সহনশীলতার বড় অভাব সবাইকে আমার মতোই হতে হবে আমার পোশাকই পড়তে হবে আমার মতই গ্রহণ করতে হবে দ্যাটস অ্যাবসোলুটলি রং অ্যাপ্রোচ এই অ্যাপ্রোচটা ভুল অ্যাপ্রোচ এটা ঠিক না সবাই একরকম হবে না সাহাবাদের মধ্যেও মত পার্থক্য আছে না নাই এক সাহাবি বলতেন এরকম আরেক সাহাবি বলতেন না ওই রকম বৈচিত্র্যের মধ্যেই আমাদেরকে ইউনিটি খুঁজতে হবে এটাই হচ্ছে ইসলামের বিউটি আমরা আমাদের ইসলামের সৌন্দর্যটাকে নষ্ট করে দিচ্ছি এই বুক থেকে শুরু করে নাভি পর্যন্ত নাভি সংলগ্ন নিচ পর্যন্ত সবটাই হাত বাঁধার জায়গা আপনার যেখান দিয়ে মন চায় বাঁধেন সবগুলোই সুন্নাতে আছে না নাই বিশ্বনবী তাহাজুদের সালাতে যখন দাঁড়াতেন মা এসা বলতেন যে বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে থাকতে হাতটা তা তাফাত্তারু কাদামা বিশ্বনবীর পাগুলো ফুলে যেত মনে হতো যে পায়ের মধ্যে টিউমার পা ফেটে মনে হয় রক্ত বেরোবে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তাহাজুদের সালাত পড়তেন আর যখন হাত ধরে রাখতে পারতেন না বিষ্ণুনবী এরসাল করতেন ছেড়ে দিতেন সেখান থেকে মালিকি মাঝহাবের কিছু স্কলাররা নিয়েছে যে না আমরা হাত বাঁধবো না কি করবি কর এরা হাতই বাঁধে না এরা হাত বাঁধে না আপনারা দেখবেন الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم বাংলাদেশে আমল আমলগুলো দেখা যায় না আমরা তো পৃথিবীর বিভিন্ন দেশে ঘোরার কারণে এগুলো দেখার সুযোগ হয়েছে মিশরে গেলাম প্রথম দু হাজার আটের একুশে এপ্রিল ওখানে যে এই প্রথম এই আমলটা দেখেছি এর আগে দেখি নাই এরা হাত বাঁধেন আল্লাহ আকবর বলে ছেড়ে দেয় মিশরিরা এইখানে বাঁধে কেউ এইখানে বাঁধে আমরা বাঙালিরা একটু নিচে বাঁধি সবগুলো হাদিসে আছে না নাই তা তো ঠেলাঠেলি কেন আমিন বিষ্ণু ইসা ইসলাম আসতেও বলতেন জোরে বলতেন হুজুর যেটা বললেন চমৎকার বলেছেন তো আপনি আসতে বলতে মনে চায় বলেন জোরে বলতে মনে চায় বলেন সমস্যা নাই তবে আমিন বলা বাদ দিয়েন না কারণ তোমরা যখন আমিন বলো ফেরেশতারাও আমিন বলে ইদা ওয়াফাকাতা আমিনুকুম মা আতা আমিনিল মালাইকা গফির আলাহু মা তাকাদ্দাম আমিন জাম্বি তোমাদের আমিনের সাথে যখন ফেরেশতাদের আমিন মিলে যায় তোমাদের সব গুণাগুলো মাফ করে দেয় কে এজন্য আমিন বলাটাকে স্কিপ করবেন না বাদ দিবেন না আমিন বলবেন যারা জোরে বলতে অভ্যস্ত বলেন যারা আস্তে বলতে অভ্যস্ত আস্তে বলেন কিন্তু ঠেলা ঠেলের কোনো সুযোগ ইসলামে নাই ইসলাম তো ব্রড রিলিজিয়ান ইসলামের বৈচিত্র্য ইসলামের সৌন্দর্য দেখলে আপনি অবাক হবেন মানুষের প্রয়োজনীয় এমন কোন জিনিস নাই যেটা আল্লাহ কোরআনে বলে নাই চিল্লা এখন ঠিক কিনা মা ফররাতনা ফিল কিতাব মিন এমন কিছু নাই যে আমি কোরআনে বলি নাই ওয়া নাযালনা আলাইকাল কিতাবা এই কোরআনে আমি সব কিছুর সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে আমি শুরু করেছি এবং শেষ পর্যন্ত এই ব্যাখ্যাই আমি আল্লাহ কোরআনের ভেতরে দিয়েছি কোরআন আল্লাহ শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রাহিম দিয়ে তার মানে বা দিয়ে কোরআনে শুরু হয়েছে কি দিয়ে আর কোরআন শেষ হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস শেষে সিন দিয়ে বা আর সিন মিলাইলে কি হয় এখন এই বাস দিয়ে বাস কি ওই গাড়িতে চলার বাস না বাসে চলে কুমিল্লায় যাবো ওই বাস না এই বাস মানে যথেষ্ট এনাফ সাফিসিয়েন্ট কাফি you don't need anything additional for your হেদায়া and the right sense of direction তোমার হেদায়তের জন্য এই কোরআনটাই বাস যথেষ্ট বিয়ে বাড়িতে নতুন জামাইবাবু খাইতেছে শালারা কেউ মুরগির রান দেয় কেউ ঠ্যাং দেয় কেউ এটা দেয় জামাইবাবুকে বাস বাস আন্না বাস বাস আরে আর দিস না আমরা বলি না বাস এটা হচ্ছে ওই বাস বাস মানে এনাফ বাস মানে সাফিসিয়েন্ট বাস মানে কাফি মানে আল্লাহ বা থেকে বিসমিল্লাহ রহমান রাহিম দিয়ে সিন পর্যন্ত মানে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যা বলে দিলেন বাস যথেষ্ট সাফিসিয়েন্ট কিলাকিলির কোনো সুযোগ নাই চিল্লা এখন ঠিক কিনা সব বলেছেন যা দরকার সব বলেছেন অনেক আগের কাহিনী আল্লাহ বলেছেন সুলাইমান আলাইহি সালামের সময়ে কি করতেন বালকিস কি করেছে হুদহুদ পাখি কি করেছে আদাম আলাইহি সালাম কি করেছে নূহ আলাইহি সালাম কি করেছে সৈয়দনা ইব্রাহিম কি করেছে মানে স্টোরি স্টোরি গল্প করণের ভেতরে আছে না নাই বাচ্চারা রাত্রে ঘুমাতে চায় না বলে আব্বু গল্প বলো আম্মু গল্প বলো তা আপনারা এই কোরআনের স্টোরিগুলো শোনাবেন ইসলামের স্টোরিগুলো শোনাবেন এক এক রাতে এক এক নবীর জীবনী শোনাবেন এখন ওই বিড়ালের গল্প শোনাই শিয়াল মামার গল্প বাচ্চারা খেতে চায় না রাতে আগে আগে ঘুমাতে চায় না তো মা ভয় দেখায় তাড়াতাড়ি খাও নাহলে কিন্তু সিংহ মামা আসবে বিড়াল মামা আসবে এগুলো বলে আপনারা ভয় দেখান না ওমরে ফারুক যখন মদিনার খালিফা ওমরে ওমরে ফারুক যখন মদিনাতে পিস এস্টাবলিশ করলেন শান্তি প্রতিষ্ঠা করলেন মদিনার মায়েরা যখন বাচ্চাদেরকে ঘুম পাড়াতো তারা কখনো বলতো না বাঘ আসতেছে ঘুমাও সিংহ মামা আসবে ঘুমাও মদিনার মহিলারা বলতো তাড়াতাড়ি ঘুমাও ওই যে ওমর আসতেছে ওমর সুবহানাল্লাহ পড়বেন না তো তারা হচ্ছে আমাদের মডেল এখন আমরা এদেরকে মডেল বানাই না আল্লাহ বলেন দরাবাল্লাহু আমানু ইমরাতা গোটা বিশ্বের সব মুমিন নারীদের জন্য আল্লাহ ফেরাউনের বউকে মডেল বানিয়েছে কি নাম আসিয়া আহা আল্লাহর সামনে একবার মাথা নত করেছে পৃথিবীর কোন শক্তির সামনে মাথা নত করে নাই আসিয়াকে আসিয়া এবং ফেরাউনের ফিনান্স মিনিস্টার অর্থমন্ত্রীর বিবি লুকিয়ে কালিমা পড়েছে সেদের মুসা আলহ ইসলামের উপর ইমান এনেছে ফেরাউন শুনে দুইজনকে ডেকে নিয়ে আসলো অর্থমন্ত্রীর বউয়ের সাথে দুধের বাচ্চা বলল দুইজন নাকি ইমান এনেছো লুকিয়ে লুকিয়ে এক আল্লাহরে ছাড়ো আমি ফেরাউন রে সেজদা দাও এরা বলল জীবন যাবে কিন্তু ইমান যাবে না জীবন দিব কিন্তু ইমান দিব প্রথমে ধরলো অর্থমন্ত্রীর বউকে তাড়াতাড়ি আমার পায়ে শেষ দেয় লুটিয়ে পড়ো সে বলে না জীবন যাবে ইমান যাবে না বললো তাই নাকি দেখি তোমার ইমানের কত পাওয়ার জল্লাদরে বলল কড়াইয়ের ভেতরে আগুন গরম করো তৈল গরম করো দুধের বাচ্চাটারে টেনে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দাও কল্পনা করতে পারেন দুধের বাচ্চাকে মায়ের বুক থেকে ঝিনিয়ে নিয়ে তেলের মধ্যে ফালাচ্ছে বাচ্চাটা রোস্ট হয়ে যাচ্ছে আর বাচ্চাটা বড় মানুষের মতো মাকে বলছে মা চিন্তার কারণ নাই এটা উত্তপ্ত তেল নয় এটা জান্নাতের বাগান ভয় নাই মা তুমি চলে আসো তুমিও লাফিয়ে পড়ো শাহাদাতের পেয়ালা থেকে মিষ্টি সুধা পান করো মহিলার ইমান আরো বেড়ে গেল সে বলল আমি জীবন যাবে ইমান যাবে ফেরাউন বলল তোর ইমান কত আমি দেখে নেব এই মহিলাটাকেও উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেয় বাকি রইল ফেরাউনের বউ আসিয়া আসিয়া রে ফেরাউন বলল আসিয়া এক আল্লাহর আবাদত ছাড়ো আমার সেজদা দাও আসিয়ারও এক কথা জীবন দিব ইমান দিব ফেরাউন বলে আসিয়া তোরে উলঙ্গ করব বউ হয়েছিস আই ডোন্ট কেয়ার হাজার হাজার মানুষের সামনে নিজের বউকে উলঙ্গ করলো তক্তার মধ্যে উলঙ্গ বউকে শুইয়ে হাতের মধ্যে প্যারেক ঢুকালো পায়ের মধ্যে প্যারেক ঢুকালো এক একটা প্যারেক ঢুকায় তক্তার মধ্যে ছিদ্র হয়ে ঢুকে আর ফিনকি দিয়ে রক্ত বেরোয় আসিয়া চিৎকার মারে ফেরাউন বলে তাড়াতাড়ি আসিয়ারে তেলের মধ্যে ফেল আল্লাহ বললেন জিব্রাইল যা জান্নাতটা তুলে নিয়ে আসিয়ার চোখের সামনে ধর আমার আসিয়া জান্নাত দেখে দেখে যেন আমার কাছে আসে মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে তোমার কাছে তুমি টেনে নিও মালিক তুমি জন্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও পড়ে না আমিন এই জন্য আসিয়াকে রব্বুল আলামিন গোটা বিশ্বের সব নারীদের জন্য মডেল বানালেন তার মানে কাফের বউ মুমিন নারীদের মডেল আবার নবীর বউ লুত আলাই সাল্লামের বউ নু আলাইহি সালামের বউ কাফের নারীদের মডেল আল্লাহ কবেন না এজন্য ইসলাম হচ্ছে অনেক ব্রড মাইন্ডেড এই কোরআনের মধ্যে আল্লাহ সব দিয়েছে আপনার যা দরকার এই ফেরাউনের স্টোরিগুলো কোরআনের ভেতরে আছে না নাই নু আলাইসাল্লামের ঘটনা আছে না নাই তো বাচ্চাদেরকে সিংহ মামার গল্প বিলায়ের গল্প না শোনায় কোরআনের গল্প শোনাবেন নবীদের গল্প শোনাবেন ছেলেগুলো ভদ্র হবে ইসলাম শিখবে আল্লাহওয়ালা হবে চিল্লা এখন ঠিক কিনা যা দরকার আল্লাহ সব বলে দিলেন আর বললেন বাস যা বলার সব বলে দিছি নতুন করে আর কিছু বলবো না মারামারি করার কোনো সুযোগ নাই চিল্লা এখন ঠিক কিনা আমরা এখন ফতুয়া দিতে ব্যস্ত বলি ও কাফের ও কাফের ও দশ কারণে কাফের ও বিশ কারণে কাফের এই কাফের মরলে তার কবর দেয়া হলে কবরের উপর যে ঘাস উঠবে মাটিতে ওই ঘাস যদি কোনো গরু খায় ওই গরু যে দুধ দিবে দুধ যে খাবে ওইটাও কাফের এরকম উল্টা পাল্টা ফতুয়া আসলে নাই এগুলো করা যাবে না কোরআনের পথে আসতে হবে কোরআন হচ্ছে আমাদের জন্য সমাধান যা দরকার সব দিলেন সাগরের অতল গহবরে কি আছে প্রশান্ত মহাসাগরের নিচে কি আছে পোয়েটোরিকোতে কি আছে আটলান্টিকের মারিয়ানা ট্রেঞ্চে কি আছে আটলান্টিকের ঝঞ্ঝা বিক্ষুব্ধ সাগর বারমুডা ট্রাঙ্গেলার ভেতরে কি আছে আল্লাহর কোরআনে আছে না নাই কেমন গুলো তিমি মাছগুলো ঘুরে সাগরের ভেতরে কি কি খনিজ সম্পদ দিয়েছেন কি কি পানি দিয়েছেন কোথায় কোথায় ক্যাকটাস দিয়েছেন জিওগ্রাফিক্যাল চ্যানেলগুলো লোকজন দেখতে চান এগুলো দেখবেন দেখবেন যে সাগরের ভিতরে কত অভূতপূর্ব কত কিসেমের কত ডিজাইনের মাছ আল্লাহ বানিয়েছে একটা মাছের কালারের সাথে আরেকটার মিল নাই কোনটা সোনালি কোনোটা সবুজ কোনটা কালো কোনটা সাদা আবার এমন মাছ আছে ওই মাছের মধ্যে টাচ করলে ইলেকট্রিক্যাল শক করে কোন সুবহানাল্লাহ আল্লাহ ওই মাছ আপনি ধরতে পারবেন না ওই মাছ যদি আপনি ধরেন ইলেকট্রিক্যালি শক করবে আপনাকে ছেড়ে দিতে হবে আবার উড়ুক্কু মাছ আছে উড়ুক্কু মাছ এটা সাগরের উপর দিয়ে উড়ে যতক্ষণ মঞ্চায় উড়ে আবার লাভ দিয়ে পানির ভেতরে ঢুকে চিল্লায় বলেন আল্লাহ আকবার আল্লাহ বললেন সাগর জলের অতল গহবরের কথা বললাম পৃথিবীর মধ্যে যা যা আছে সাগরের কথা মরুভূমির কথা পাহাড়ের কথাও বললাম বড় বড় পাহাড়ের কথাও কোরআনে আছে না নাই আল্লাহ বললেন ওয়াজা আলনাল জিবালা ও তাদা পাহাড়কে আমি পেরেগের মতো বানিয়েছি পেরেক যদি কাঠের মধ্যে ঢুকে দেন পেরেগের বেশিরভাগ চলে যায় কাঠের ভিতরে সামান্য মাথাটা বাইরে থাকে ঠিক তেমনি পাহাড় দুনিয়াতে উপরে দেখা যায় যতটুক তার তিন ডবল মাটির নিচের পাহাড় থাকে আমরা জানি না মাউন্ট এভারেস্ট উনত্রিশ হাজার পঁয়ত্রিশ ফিট কি বিশাল সাগর মাতা নেপালে অবস্থিত এই উনত্রিশ হাজার পঁয়ত্রিশ ফিট যদি উপরে হয় তার তিন ডবল পাহাড় আছে মাটির নিচে চিল্লা এখন আল্লাহ আকবার the biological aspect of mountains কেমন করে আল্লাহ পাহাড় বানালেন জবালে আবু কোবাইস আল্লাহ প্রথমে বানালেন যে পাহাড়ের ভেতরে মাক্কার কাবা ঘরের যে হাজারে আসওয়াদ বন্যার সময় এই পাহাড়ের ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছিলেন এই সিলসিলাতুল জিবাল এখান থেকে শুরু হলো গোটা বিশ্বের সব জায়গায় আল্লাহ পাহাড় ছড়িয়ে দিলেন মরুভূমি ছড়িয়ে দিলেন মহাকাশের কথা আল্লাহ বললেন সুপারনোভার কথা আল্লাহ বললেন ব্ল্যাক হোলের কথা আল্লাহ কোরআনে বলেছেন এই যে বিশাল বিশাল তারার কথা আমরা শুনি সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় ব্যাটেল জিউস ইটা ইটাক্যারেইনা বৃহস্পতি কত বড় বড় তারা এই তারাগুলো ঘুরতে ঘুরতে ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে যদি ঢুকে যায় ছোট্ট বাচ্চার মুখে চকলেট দিলে বাচ্চা চকলেট যেমনি চুষে ফেলে ব্ল্যাক হোল এই বিশাল দত্ত আকারের তারাগুলোকে এক সেকেন্ডের মধ্যে চুষে শেষ করে ফেলে এই কথাগুলো কোরআনে আছে না নেই তাহলে সাগরের নিচের কথা বললেন পৃথিবীর উপরে যা দেখা যায় বায়োলজিক্যাল অ্যাসপেক্ট অফ মাউন্টেন্স এর কথা বললেন ডেজার্টের কথা বললেন সাহারা মরুভূমির কথা বললেন পাখির কথা বললেন প্রাণীর কথা বললেন আমাদের যা দরকার সব কোরআনে দিয়েছে কে মায়ের পেটে আমরা ছিলাম embryology how the little embryo develops in mother's womb মায়ের পেটে বাচ্চা কিভাবে বড় হয় সেটাও বললেন এজন্য কোরআন হচ্ছে আমাদের জন্য সমাধান আপনি যত বিপদেই পড়েন কোরআনের ভেতরে সমাধান আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে if you want a solution this দুনিয়ায় নাখিরা go back have a look to the holy কোরআনে সুবহানাল্লাহ এজন্য ইসলামকে আপনি কোন একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করতে পারবেন না শুধু বাংলাদেশের ইসলামটা দেখেই আপনি পুরো ইসলামের ব্যাপারে একটা ব্রড সেন্স আনতে পারবেন না আপনি হজে যান উমরায় যান দেখবেন কত দেশের মানুষ কত মতের মানুষ কত দলের মানুষ কত মাঝাবের মানুষ আব্দুর রহমান সুদাইস নামাজ পড়াচ্ছে তার পেছনে আমরা যারা নিচে বাঁধি তারাও আছি উপরে বাঁধে তারাও আছে যারা বাঁধে না তারাও আছে ঠিক কিনা যারা আমিন বলে তারাও আছে আমিন আসতে বলে তারাও আছে যারা দাড়ি বড় রাখে তারাও আছে রাখে না তারাও আছে ক্লিন শেপ যারা মারে তারাও আছে শার্ট পরে যারা চলে তারাও আছে টি শার্ট পরে তারাও আছে জুব্বা পরে তারাও আছে পুরুষ আছে নারীও আছে সুন্নি আছে শিয়া আছে কিন্তু মারামারি নাই ঠিক কিনা তো হজে যে যেটা দেখলেন ওইটা দেশে আনা যায় না একটু কষ্ট করে হজের মধ্যে যে যে শিক্ষাটা আপনি গ্লোবাল ইসলামকে দেখলেন ইসলাম হচ্ছে গ্লোবাল বিশ্বজনী জনীন কালজয়ী ধর্ম এটাকে একটা ছোট্ট জায়গার মধ্যে একটা দেশের মধ্যে সিঙ্গেল টেরিটরির ভেতরে একটা মতের ভেতরে সীমাবদ্ধ করার কোনো সুযোগ নাই চিল্লায় বলেন ঠিক কিনা বিশ্বনবী যা শিখিয়েছেন তাতেই কল্যাণ যতগুলো সুন্নাত বিশ্বনবী দেখিয়েছেন ততগুলোই কল্যাণ কেউ বিশ্বনবীর এই সুন্নাতটা মানবেন আপনারা আরেকটা মানলেন আপনারা আরেকটা মানলেন সবার মধ্য দিয়ে সুন্নাত জীবিত থাকবে সুবহানাল্লাহ চিল্লায় পড়েন এজন্য ইসলাম নিয়ে দলাদলি করবেন না তো দলাদলি তারাই করে যাদের যারা কূপ মন্ডুক কুয়ার ব্যাংক ব্যাংক যখন কোন কুয়াতে পড়ে ব্যাংক মনে করে এইটাই পৃথিবী কারণ ও তো দেখতেছে ছোট্ট একটা কুয়া গোটা বিশ্বের বিশাল আয়তন আকৃতি তো ব্যাঙের চোখে পড়ে না কুয়ার ভেতরে ব্যাংক পড়লে ব্যাংক কি মনে করে এটাই পৃথিবী পৃথিবী এইটাই এটার বাইরে কোনো পৃথিবী নাই তো আপনাকে অনেক পড়তে হবে পড়া শুরু করলে শেষ নাই জিসকা সবক লি লেয়া উসকি তারা ছুটি নেই একবার যদি সবক তুমি নিয়ে নাও তোমার কোনো ছুটি নাই ঠিক কি না এজন্য আল্লাহ কোরআনের প্রথম কথা বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক read in the name of your Lord who has created পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন খেয়াল করে দেখেন কোরআনের প্রথম কথা আল্লাহ বলে নাই জিকির করো বলে নাই সালাত পড়ো বলে নাই রোজা রাখো বলে নাই জাকাত দাও বলেছেন কি জোরে বলেন আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো আল্লাহ আকবার এজন্য আল্লাহ বললেন পড়ো বাঁচতে হলে পড়তে হবে বাঁচতে হলে জানতে হবে ইমান রক্ষা করতে হলে পড়তে হবে জোরে কোন ঠিক কিনা এজন্য পড়তে রাজি আছেন তো যে বেশি পড়ে সে কথা বলে কম ঠিক কিনা তার মধ্যে একটা ভারত্ব আসে তার সেন্সটা অনেক ব্রড হয় সে অনেক কিছু চিন্তা করে কথা বলে আর যে শুধু একটা হাদিস জানে শুধু এইটা জানে এটারে গালি মারে যে এইটা জানে ও এটারে গালি মারে কারণ কুপমন্ডু কুয়ার ব্যাংক ও মনে করে এটাই পৃথিবী এটার বাইরে আর কিচ্ছু নাই এরকম কপাল পড়া ডাকাই তাছাড়া নাই এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক ইসলাম হচ্ছে ব্রড আপনাকে পড়তে হবে প্রতিদিন একটা করে হলেও হাদিস পড়বেন প্রতিদিন একটা করে হলেও কোরআনের বঙ্গানুবাদ পড়বেন রাজি আছেন তো রাজি আছেন রাজি আছেন রাজি আছেন আপনি যদি না পড়েন আপনি বাঁচতে পারবেন না আপনি কোনো অজুহাত আল্লাহ সেদিন গ্রহণ করবে না no excuse will be granted that day সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ নিবে না আপনি যদি বলেন আল্লাহ আমি আরবি বুঝি নাই আল্লাহ বলবে বাংলা পড়ো নাই কেন কারণ বাংলা করণের অনুবাদ আছে না নাই বাংলা পড়ি নাই এই অজুহাতকে আল্লাহ গ্রহণ করবে এজন্য কোরআনের অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষায় শত শত ভাষায় কোরআনের অনুবাদ হয়েছে আপনি যদি বলেন আল্লাহ আমি ইঞ্জিনিয়ার ছিলাম কি ছিলাম আমি অনেক ব্যস্ত ছিলাম আল্লাহ আপনার চেয়েও বড় ইঞ্জিনিয়ার দেখাই দিবে খুররম জাহ মুরাদ পাকিস্তানের অনেক বড় একজন ইঞ্জিনিয়ার কাবা ঘরের প্রজেক্ট ডিজাইনার ছিলেন উনি কোরআনের উপর বই লিখেছেন তাফসিল লিখেছেন আল্লাহ বলবে ও এত বড় ডিজাইনার ইঞ্জিনিয়ার হয়ে কোরআন পড়তে পারে তুই পারলি না কেন ঠিক কি না আপনি যদি বলেন আল্লাহ আমি ডাক্তার ছিলাম ডাক্তার অনেক ব্যস্ত ছিলাম আমি এমবিবিএস করেছি এফসিপিএস করেছি বিদেশি ডিগ্রি নিয়েছি এই ডিগ্রি নেওয়ার কারণে আমি আসলে পড়তে পারি নাই কোরআন আল্লাহ মাফ করে দিবে কারণ no excuse will be granted that day সেদিন কোনো এক্সকিউজ নেই আল্লাহ তখন জাকির না একটা দাঁড় করাই দেবে দেখো এ বেটা ডাক্তার ডাক্তার কোরআন পারলো কেমনে হাদিস বুঝলো কেমনে চিল্লা এখন ঠিক কিনা আপনি যদি বলেন আমি পরমাণু বিজ্ঞানী বাংলাদেশের আল্লামা শমশের আলীকে দাঁড় করাইয়া দিবে শমশের আলী চিনেন the scientific indications of the holy Quran Islamic Foundation থেকে একটা বই বেরিয়েছে উনি পরমাণু বিজ্ঞানী বাংলাদেশের ডক্টর শমশের আলী উনি পরমাণু বিজ্ঞানী হয়েও কোরআন বুঝে তুই বুঝলি না কেন হিন্দু ভাই যদি কেউ এসে থাকো আমার মা ফিলে তোমারও আল্লাহ ধরবে কোরআন পড়লি না কেন আপনি বলবেন আল্লাহ আমি হিন্দু আপনারও ছাড়বে না ভাই গিরিশচন্দ্র সেন সে কোরআনের প্রথম অনুবাদ করেছে বাংলাদেশ তারপরে কৌমিতেও পড়ায় আলিয়াতেও পড়ায় একটা হাদিসের কিতাব আছে মিসকাতুল মাসাবি এটার প্রথম বঙ্গানুবাদ করেছে হিন্দুর বেটা হিন্দু গিরিশচন্দ্র সেন হিন্দু হইয়া কোরআন পারে তুই পারলি না কেন ঠিক কিনা এজন্য কোন অজুহাত আল্লাহ নিবে না কোরআন জানতেই হবে কোরআন মানতেই হবে কোরআন আপনাকে বুঝতেই হবে কোরআন পড়লে আপনার জান্নাতি বানায় দিবে কে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আচ্ছা, আজকে সভাপতি মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম সাবেক খতিব নাগাইশ কেন্দ্রীয় ঈদগাহ অসুস্থ আচ্ছা আল্লাহ ওনাকে সুস্থ করে দেখ কেউ অসুস্থ হলে বিশ্বনবী পড়তেন আল্লাহ রব্বান্নাস আধিবিল বাস ইশফি আন্তা শাফি লা শিফা ইল্লা শিফা উক শিফা উন লা ইগাদিরু সাকামা আবার পড়তেন আসআলুল্লাহ আল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়া এজন্য অসুস্থ হলে এই দোয়াগুলো করে দিবেন ঝাড়ফুঁক করবেন ঝাড়ফুঁক ইসলামে আছে তাবিজ তোমার ইসলামে নাই এগুলোর ব্যাপারে বলবো আজকে আমরা অনেকে তাবিজ লাগে অনেকগুলো এদিকে পাঁচটা গলায় পাঁচটা হাতে পাঁচটা তারপরে আমাদের কাছে নিয়ে আসে হুজুর একটু দোয়া করেন ছেলের জন্য কি হয়েছে কে হুজুর কথা শোনে না অসুস্থ থাকে প্রায় তো যেই তাবিজ লাগাইছেন এগুলার ভারে ওজন এমনি তো অসুস্থ থাকবে পোলা ঠিক কিনা তাবিজ ছিঁড়ে ফেলবেন বেশিরভাগ তাবিজগুলোর মধ্যে দেখবেন ওই যে মোমবাতি দিয়ে আটকায় দেয় না খোঁচায় খোঁচায় খুলবেন খুইলা দেখবেন ভিতরে কি লেখছে জানেন জাফরানের কালি দিয়া সাত আট নয় তিন চার পাঁচ হুজুর এগুলো কোরআনের আয়াতের সংক্ষেপে লেখছে তোরে সংক্ষেপে লেখার পারমিশন দিয়েছে কে কে দিয়েছে পারমিশন সাতশো ছিয়াশি নাকি বিসমিল্লা হয় এক কোটি বার সাতশো ছিয়াশি লেখলেও একটা বিসমিল্লা সমান হবে বিসমিল্লারে সংক্ষেপ করলো সাতশো ছিয়াশি আবার হরে কৃষ্ণ হরে রাম এটারে সংক্ষেপ করলো সাতশো ছিয়াশি চিল্লা এখন ঠিকিরা এজন্য তাবিজ তোমার নয় রুকিয়া করবেন ঝাড়ফুক করা সুন্নাত ঝাড়ফুক করা কি সুন্নাত সুরা ফালাক সুরা নাস এই দুইটা পরে যদি ফু দেন জিনের বাদশাহ দিব দৌড় ছোট্ট বাচ্চারা যদি জিনে ধরে পরিতে ধরে আয়তুল কুরসি পরে ফু দেন জিনের বারোটা বাজায় দিবে কে এগুলো পড়তে চায় না বিশ্বনবী হাসান আর হোসেনকে এই দোয়াগুলো পড়ে ফু দিতেন হাসান হোসেনকে তাবিজ পড়ায় নাই কখনো বিশ্বনবী একটা স্পেশাল দোয়া পড়তেন বুখারীর বর্ণনা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়াহাম্মা ও মিন কুল্লি আইনিন লাম্মা এই যে যারা মোবাইলে রেকর্ড করছেন রেকর্ড হয়ে গেছে না আমি যে বললাম বাসা যে মুখস্থ করলাম মায়ের শিখাবা ছোট্ট বাচ্চারে শিখাবা এগুলো পড়ে ফু দিলে কোনো জিন পরে সামনে আসতেই পারবে না এগুলো নাই মুসলমানের তাবিজ লাগে কি লাগে বিশ্বনবী ছয় মাস অসুস্থ ছিলেন ইহুদিদের মিত্র লাবিদ ইবনুল আসাম বিশ্বনবীরে ব্ল্যাক ম্যাজিক করেছে কি ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক এই ব্ল্যাক ম্যাজিকের চোটে বিশ্বনবী দাঁড়াতেও পারতেন না মাথার ব্যথায় বেহুশ হয়ে যেতেন বিবিদের সাথে ফিজিক্যালি মিট করতে পারতেন না সেক্সুয়াল এন্টারটেনমেন্ট করতে পারতেন না ইন্টারকোর্স করতে পারতেন না এত দুর্বল ছিলেন বিশ্বনবী বিবিদের ঘরে যাইতেন কিন্তু মেলামেশা করতে পারতেন না এত দুর্বল যেই নবীর এক হাতের মধ্যে জান্নাতি চল্লিশ জনের শক্তি দিয়েছে কে ওই নবী ব্ল্যাক ম্যাজিকের পাওয়ারে দুর্বল হয়ে যায় তারপরেও বিশ্বনবী একদিনও তাবিজ পড়েন নাই পড়ছে বিশ্বনবী চার মাস কোনো বর্ণনায় ছয় মাস লাবিদ আসাম ইহুদি মিত্র এই বেয়াদবটার ব্ল্যাক ম্যাজিকের কারণে অসুস্থ ছিলেন ছয় মাস পরে সৈয়দনা জিব্রাইল আসলেন বললেন নবী দুইটা সুরা আল্লাহ নাজিল করেছে একটার নাম ফালা আর একটার নাম নাস দুইটার একসাথে বলে মুআউযিজাতান এই মুআউযিজ তাবিজ এখান থেকে তাবিজ আসছে তাবিজ যদি করতে হয় সূরা ফালাক নাস দিয়ে পড়বেন ঠিক কি না ও নবী চলেন আপনারে কোথায় ব্ল্যাক ম্যাজিক করিয়েছে দেখাই সৈয়দেন আবু বকর সৈয়দেন ওমরকে নিয়ে বিশ্বনবীকে নিয়ে জিব্রাইল চলে গেলেন একটা কুয়ার কাছে কুয়ার নিচে দেখলেন একটা চিরুনি চিরুনির মধ্যে বিশ্বনবীর এগারোটা চুল দিয়ে গিট দেওয়া সুরা ফালাকার সুরা আছে আয়াত আছে এগারোটা নাজিল হলো কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক একটা একটা আয়াত সাইয়েদনা জিব্রাইল নাজিল করেন একটা একটা গিরা খুলতে থাকেন আর বিশ্বনবীকে সুস্থ করে দিতে থাকেন কে এগারোটা আয়াত পড়া শেষ এগারোটা গিট খোলা শেষ চিরুনি থেকে বিশ্বনবী সুস্থ এত সুস্থতার মধ্যে বিশ্বনবী তাবিজ ঝুলাই নাই আর আমরা কিছু হইলে তাবিজ আছে না নাই এজন্য খবরদার এগুলো করবেন না ঝাড়ফুঁক করবেন অসুস্থ হলে ব্যথা বেদনা হলে সিঙ্গা লাগাবেন সিঙ্গা সিঙ্গা লাগানো সুন্নাত কিন্তু বাদদানি মহিলারা যে মাথায় দিয়ে যায় পুকুয়ায় জুকুয়ায় সিঙ্গা লাগায় সাপের খেলা দেখায় এগুলো বলে এলাকে বলে পক্ষায় জুকুয়ায় সিঙ্গা লাগে ওই সিঙ্গা না বিশ্বনবী যে সিঙ্গা লাগিয়েছেন আরবিতে এটাকে বলে আল হেজামা ইংরেজিতে বলে কাপিং এই কাপিং করবেন ছোট্ট একটা প্লাস্টিকের বক্স উপর একটা ডান্ডা থাকে দেখবেন একটা দণ্ড এটা আপনার দেহের কয়েক জায়গায় যেখানে খুব ব্যথা বেদনা করে ছিদ্র কয়ে কাপিং করে দিবেন আধা ঘন্টা এক ঘন্টার ব্যবধানে যত বিষ রক্ত আছে টেনে বের করে নিবে মডার্ন মেডিকেল সায়েন্স অ্যাপ্রুভ করেছে যেটা ল্যাবরেটরিক্যালি প্রুভড কাপিং মানুষের দেহের জন্য অনেক স্বাস্থ্যকর চিল্লা এখন সুবহানাল্লাহ এই জন্য বিশ্বনবী নিজেও সিঙ্গা লাগাতেন সাহাবিদেরকেও সিঙ্গা লাগাতে বলতেন আমাদের সমাজে এখন আমরা সিঙ্গা লাগাই না ঝাড়ফুঁক করি না খালি তাবিজের পিছনে দৌড়াই আজকে থেকে ঝাড়ফুঁক শুরু করবেন কেউ যদি অসুস্থ হয় সুরা ফাতিহা পরে ফু দিবেন সুস্থ করবে কে বিশ্বনবীর হাতে একবার বল্লা পোকা কামড় দিল ব্যথার চোটে নবী কাতরায় মা এসারে বললেন আয়েশা লবণের পানি গরম দাও হাতের মধ্যে ঢালো বিশ্বনবী সুরা ফাতিহা পড়তে লাগলেন আর ফু দিতে লাগলেন মা এসা লবণের পানি ঢালতে লাগলেন মা এসার লবণের পানি ঢালাও শেষ বিশ্বনবীর সুরা ফাতিহা পড়াও শেষ আঙ্গুলের ব্যথাও মায়েশা বললেন নবী আপনি সুরা ফাতিয়া পরে ফু দিলেই তো ভালো হয়ে যায় আমার কষ্ট দিলেন কেন আমার লবণের পানি গরম করতে বললেন কেন বিশ্বনবী বললেন আয়সা লবণের পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে it's a very natural painkiller natural vaccine লবণের ভিতরে কি থাকে সোডিয়াম ক্লোরাইড থাকে এটা আপনার পেইন কিলারের কাজ করবে ব্যথার মধ্যে লবণ সিদ্ধ দিয়ে পানি ঢালেন সুস্থ করে দিবে কে আয়সায় পানি দিয়ে চিকিৎসা হয় আর সুরা ফাতিহা পরে ঝাড়ফুঁক হয় চিকিৎসার ঝাড়ফুঁক দুইটার সমন্বয়ে রোগ ভালো করে কে অনেকে বলে হুজুর দোয়া করেন আমার জন্য অসুস্থ কি রোগ কয় ক্যান্সার চিকিৎসা করছেন নি কয় না খালি দোয়া করেন আপনি আমি বললাম আমার দোয়াতে আপনার ক্যান্সার ভালো হবে না আপনাকে চিকিৎসাও করতে হবে তারপরে হুজুরের কাছে দোয়াও চাইতে হবে দুইটার সমন্বয়ে রোগ ভালো করে কে বিশ্বনবীর সাহাবারা সফরে গেলেন প্রতিমধ্যে দেখলেন অনেক মানুষের ভিড় মানুষকে সরিয়ে এক সাহাবি ভেতরে ঢুকলেন বুখারির বর্ণনা ঢুকে দেখে এক লোক শুয়ে আছে সবাই মন্ত্র পরে ফু দেয় সুমন্তর সু কালী কুত্তার গু এরকম সুমন্তর সু আছে না নাই সাহাবি বললেন কি হয়েছে তোমাদের লোকেরা বলল যে লোকটা শুয়ে আছে আমাদের নেতা একটা অজগর সাপ পাইথান কামড় মেরেছে আমাদের নেতা মরে যাবে আমাদের সুমন্তর সু কালী কুত্তার গু এগুলো দিয়ে কিচ্ছু হচ্ছে না কি করি বুখারির বর্ণনা সাহাবি বলেন আমার কাছে এমন এক জিনিস জানা আছে যেটা পরে ফু দিলে ভালো করবে কে ওরা বলতে লাগলো তাহলে তুমি করো সাহাবি কয় না করুন না শর্ত আছে কি শর্ত একশো ছাগল দিবা কয়টা ছাগল কতিফু গানাম এক পাল ছাগল দিতে হবে সবাই চিন্তা করলো যেটা অসুস্থ আমাদের নেতা নেতা মরে গেলে আমরা হয়ে যাবো খেতা ঠিক কিডা ছাগলের কোনো সমস্যা নাই বাড়ি বাড়ি ছাগল তুলতে শুরু করলো এক পাল ছাগল তোলা হয়ে গেল এবার সাহাবিরা ডেকে বলে যাও ঝাড়ফুঁক করো বিশ্বনবীর সাহাবি অজু করে জিজ্ঞেস করলো কোন জায়গায় কামড় দিয়েছে পায়ের এই জায়গায় কামড় দিয়েছে বিশ্বনবীর সাহাবি একবার সুরা ফাতিয়া পরে ফু দিলেন বন্ধ চক্ষুটা মুহূর্তের মধ্যে খুলে যায় আবার ফু দেওয়ার পরে শোয়া থেকে বসে যায় তৃতীয়বার ফু দেওয়ার পরে দাঁড়াইয়া হাঁটতে শুরু করছে আল্লাহ আকবার সব তো টাস্কি খেয়ে গেছে সাহাবাকে টাস্কি পরে খাইও আগে ছাগল দাও একশো ছাগল নিয়ে বাপের বেটার মতো মদিনায় ফিরে আসতেছে মাঝ পথে সাহাবাদের পেটে প্রচন্ড ক্ষুধা কয়েকটা ছাগল জবাই করেও খাইছে গোস্ত এখন চিন্তা করলো হায় রে কোরআন বেসা ছাগল লইলাম এটা জায়েজ হয়েছে কিনা খাওয়াটা বিশ্বনবীরে মাসালা জিজ্ঞেস করার দরকার আছে না নাই মদিনায় যে বিশ্বনবীর দরবারে হাজির সালাম দেয় ও নবী সফর থেকে এসেছি এমন এমন ঘটনা একশো ছাগল এনেছি ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করেছি জায়েজ হয়েছে কিনা বলেন ছাগলের গোস্ত সবার পেটে ঢুকে গেছে আমাদের এখন মাসালা দেন তাড়াতাড়ি বিশ্ব নেই বললেন জায়েজ হয়েছে মানে কোরআনের দাম বাড়ায় আসছো মিয়া ছাগলের গোস্ত কিছু থাকলে আমার ঘরেও দিও আল্লাহ আকবার এজন্য ঝাড়ফুঁক আছে যেখানে আমরা আছি কিন্তু সেই ঝাড়ফুঁক হইতে হবে কোরআন দিয়ে কি দিয়ে নাকি সুমন্তর সু মনে থাকবে মনে থাকবে আল্লাহ সহি সমজ দান করুক পড়ি আমিন এবার আমরা সরাসরি কোরআন থেকে শুনবো আমি শুরুতে সুরা লোকমান থেকে একটা আয়াত তালাওয়াত করেছি এই সুরা লোকমানের আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব পড়েন ইনশা আরো জোরে ইনশা সুরা লোকমান কোরআনের একুশ পাড়ার সুরা একত্রিশ নম্বর সুরা আয়াত আছে চৌত্রিশটা রুকু আছে চারটা আমরা দ্বিতীয় রুকু থেকে কথা শুনবো সুরাটা মাদানি নয় সুরাটা মাক্কি সুরাটা কি মানে হিজরতের আগে অবতীর্ণ হয়েছে কোরআনে ব্যক্তির নামে মোট আট সুরা কয় সুরা সবাই বলেন না আটটা সুরা ব্যক্তির নামে এর মধ্যে ছয়টা হচ্ছে নবীন নামে দুইটা অলির নামে ছয়টা নবীন নামে এক হচ্ছে সুরা ইউনুস সুরা ইউসুফ সুরা হুদ সুরা নুহ সুরা মোহাম্মদ সুরা ইব্রাহিম এই ছয়টা কাদের নামে নবীন আর দুইটা অলির নামে একটা হলো মহিলা অলি আর একটা পুরুষ অলি মহিলা অলি হচ্ছে মারিয়াম ঈসা আলহ ইসলামের মা ওনার নামে একটা সুরা আছে না নাই কাফ হা ইয়া আইন সদ আছে না নাই আর একটা হচ্ছে পুরুষ অলি তিনি হচ্ছেন লোকমান আলাইহ ইসলাম কোন সুবাহান আল্লাহ লোকমান আল হাকিম আল্লাহ ওনাকে অনেক জ্ঞান দিয়েছেন অনেক প্রজ্ঞা দিয়েছেন অনেক মেধা দিয়েছেন অনেক বুদ্ধিমত্তা দিয়েছেন উনি ওনার ছেলেকে দশটা উপদেশ দিয়েছেন এই উপদেশ বাণীগুলো আল্লাহর কাছে এত ভালো লেগেছে আল্লাহ সরাসরি কোরআনের মধ্যে উপদেশগুলো তুলে ধরেছে সুমান আল্লাহ বাড়িতে যে বললেন প্রজ্ঞার মোড়কে সুসজ্জিত দশটা উপদেশ বাণী মহামূল্যবান উপদেশ বাণী এখানে বাবা যারা এসেছেন আপনারা সবাই আপনাদের ছেলেদেরকে এই উপদেশগুলো দিতে হবে এখন থেকেই তাদেরকে কোরআন শিখাতে হবে এজন্য ইসলাম বলে জন্ম নেয়ার পরে বাচ্চার কানে তুমি আজান দাও যদিও বাচ্চার উপর এখনো তার আমল নামা শুরু হয় নাই কিন্তু তার কানের সামনে ইসলামটা তুমি পৌঁছে দাও এখনো তার নামাজ ফরজ না রোজা ফরজ না বড় হয় নাই আমল নামা শুরু হয় নাই কিন্তু জন্মের পরেই আজান কারণ ইসলামটাকে কানের সামনে তুলে ধরো সাত বছর বয়স হয়েছে একটা সুন্দর নাম রাখো সুন্দর নামের দরকার আছে না নাই এখন সুন্দর নাম রাখতে চায় না আজকে যার বাসায় খেলাম ছেলের নাম আল ফারাবি একজন বড় দার্শনিকের নামে নাম খুব সুন্দর এগুলো রাখবেন লোকমান এই নাম রাখবেন লোকমান নামটা কেমন লাগে সুন্দর লাগে তো এই ভালো ভালো নামগুলো রাখবেন তাহলে ছেলেগুলোর ভদ্র বানাবে কে এখন অনেক বাসায় গেলে বাচ্চাদের এমন নাম শোনা যায় অবাক হয়ে যায় চাচা গ্রাম থেকে শহরে আসছে ভাতিজার সাথে দেখা করতে গ্রাম থেকে শাকসবজি নিয়ে আসছে তো যাওয়ার পরে ভাতিজা নাস্তা দিচ্ছে চাচাকে চাচা খান চাচা নাস্তা খায় আর বলে অনেকদিন পরে আসছি তোমার নাকি এক ছেলে এক মেয়ে আমার সাথে তো কোনোদিন দেখা হয় নাই ডাকো না একটু দেখা করি ভাতিজা ওদেরকে ডাক দিছে ব্রাশ ফায়া ব্রাশ ফায়া শুইন না চাচা খানা থিয়া দিছে দৌড় ভাতিজা বলে চাচা দৌড়ায়েন না চাচা আইজো দৌড় কাইলো দৌড় জনমের দৌড় চাচাও দৌড়ায় ভাতিজাও দৌড়ায় চাচা কয় ভাতিজা বয়স আমার আশি আমারে তুই ব্রাশ ফায়ার করিস না ভাতিজা বলে চাচা এই ব্রাশ ফায়ার ওই ব্রাশ ফায়ার না ছেলের নাম ব্রাশ মেয়ের নাম ফায়ার যে বলছে ছেলে মেয়েরে ডাকো তো ভাতিজা বলছে ব্রাশ ফায়ার কপাল পোড়া এরকম নাম আছে না নাই আহাবুল আসমা ইল্লাহ আবদুল্লাহ আব্দুর রহমান আল্লাহর কাছে সবচাইতে প্রিয়তম নাম হচ্ছে আব্দুল্লাহ আর হচ্ছে আব্দুর রহমান আল্লাহ পড়েন এ নাম